আমরা গত পর্বে শিখছিলাম ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করতে হবে এবং কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করে ইনকাম করতে হবে সেটা কপি পেস্ট পদ্ধতিটা আমরা ভিডিও অন্যের ভিডিওগুলো কপি করে আপনি আপনার ভিডিওতে মানে আপনার ফেসবুকে পেজে আপলোড করবেন সেই সেখান থেকে আপনার কোনো প্রকার কপিরাইট আসবে না ওকে তো এরকম কিভাবে করা যায় সেটাই আজকে আমরা দেখব কিভাবে কপিরাইট ভিডিও এডিটিং করবেন মানে কপ অন্যের ভিডিও কপির ভিডিও কপিরাইট ভিডিওগুলো আপনি এডিটিং করে আপনার ফেসবুক পেজে আপলোড করবেন করে সেখান থেকে আর্নিং করবে আমরা তো দেখাইছিলামই যে আপনি কিভাবে ভিডিও আপলোড করতে পারেন কিন্তু আমরা আজকে দেখাবো এডিটিংটা তো তার আগে আমি যেখানে চলে যাব সেটা হচ্ছে আমাদের এখান থেকে চলে যাব এখান থেকে আমি ইউটিউবে চলে যাব আপনার যে ধরনের মুভি হয় একটা মুভি দেখবেন সেখান থেকে কোনো একটা ক্লিপ ভাল লাগছে সেই ক্লিপটা আপনি আনবেন ঠিক আছে ক্লিপটার কিছু অংশ কেটে আপনি ইউটিউবে আপলোড করবেন তো আপনি যেটা করবেন এখান থেকে আমি লিখবো হচ্ছে সেট সেট লিখি set Indian set India set India এটা লিখলাম আমি চাচ্ছি যে ইন্ডিয়ার যে পপুলার কিছু ই আছে অনুষ্ঠান আছে আমি চাচ্ছি যে ওইগুলা ভিডিওগুলো খুবই বেশি ভিউ হয় তো আপনি ওইগুলা ভিডিওগুলো আপনি কি পাবলিশ করতে পারেন তা আপনারা যেটা করবেন এখান থেকে যে কোনো একটা ভিডিও ক্লিপ নেবেন ধরেন এই ভিডিওর ক্লিপটা আমি নিব আমি চাচ্ছি তো এর জন্য এই ভিডিওর কপি ক্লিপ করব আমি এটা আমি ডাউনলোড করে ফেলি ওকে ডাউনলোড করে ফেলি ডাউনলোড আমি প্রথমে দুইটা এস দিলাম ইউটিউবের আগে ডটের পরে এস দিয়ে ইন্টারে চাপ দিলাম এই ভিডিওটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারি অথবা আপনি যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমেও কিন্তু ডাউনলোড করে ফেলতে পারেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় কিন্তু এইভাবে আমার কোনো সফটওয়্যারের প্রয়োজন হচ্ছে না আমি এইভাবে ডাউনলোড করব তো আপনারা যেটা করবেন এরকম একটা ভিডিও আপনারা ডাউনলোড করবেন সেই ভিডিওটা ডাউনলোড করে আপনারা চলে যাবেন হচ্ছে ফিল্মোরাতে আপনারা ফিল্মোরাটা অবশ্যই সবাই চিনেন ফিল্মোরাতে চলে আসবেন ওকে তো মোটামুটি আমাদের ডাউনলোড হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন ডাউনলোডের ভিডিওটা এখানে সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে অথবা ডাইরেক্ট ভিডিওটা টেনে এনে আপনি ড্রপ ডাউন সিস্টেম করেও আপনি এখানে দিতে পারেন ধরেন আমি ড্রপ ডাউন করে দিই ড্রপ ডাউন এটা হচ্ছে আমাদের ভিডিও আমি ডাউন করে এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো এটা হচ্ছে ড্রপ ডাউন প্রসেস তো আমি এবার যেটা করব এই ভিডিওটা এখানে আনব এখানে দিয়ে দিলাম ওকে তো দেওয়ার পর আমি চাচ্ছি না যে প্রথমে ওদের একটা লোগো ইউজ হয় তার আগে আমি যেটা করবো এখানে দেখেন কাস্টমাইজেশনের একটা কম্পিউটার মানে ল্যাপটপের এখানে আইকন আছে দেখেন কম্পিউটারের চেলাইয়ের মতো ঠিক আছে ওকে আমি এবার যেটা করব এখান থেকে ধরেন এই চেলার মতো এই আইকনটা আছে ল্যাপটপের পাশেই দেখতে পারবেন এই ছোট্ট করে এখানে দেওয়া আছে কম্পিউটারের নিচে একটা সেটিংয়ের মতো এখানে আমরা সেটিংয়ের এখানে ক্লিক করে এখানে দিব হচ্ছে চেঞ্জ আ প্রজেক্ট এক্সপেক্ট রেটো ওকে এখানে ক্লিক করবেন আপনারা প্রথমে ক্লিক করার পর এখান থেকে আপনারা সাইজ এটা রেজুলেশন কত দিবেন সেটা আপনি করে নিতে পারেন অথবা আপনি ধরেন আমি এখানে করে ফেলি, ধরেন আমি হাজার ফোর কে চাচ্ছি, ফোর কে দিলাম। তো ফোর কে না দিয়ে আমি হাজার টেন মানে হাজার বারোশো থাকলে হবে, উনিশশো এটাই থাক। মানে এক হাজার এমপি এক হাজার আশি এইচডি। তো আমি প্রথমটা যেটা করবেন আপনি এখান থেকে উপরেটা আসবেন। এখান থেকে ইনস্টাগ্রামের ফ্রেমটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমাদের ফেসবুকে ভিডিওটা যাবে, আমরা দেখছি যে ফেসবুকের ভিডিওগুলো কীরকম হয়। ঠিক আছে? তো আমি এটা ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দিয়ে এবার আমি এটা ই করে দিলাম দেখেন ইনস্টাগ্রামের ফটোটা কিন্তু নিয়ে নিছে মানে ইনস্টাগ্রামের সাইজটা কিন্তু হয়ে গেছে এতক্ষণ কিন্তু এটা ফুল ছিল এখন দেখেন এটা কিন্তু ফুল নাই ঠিক আছে তো এবার এটা আমাদের হয়ে গেছে আমি চাচ্ছি না যে প্রথমের এটা আমাদের লোগোটা নেই এই ওদের অডিশনের লোগোটা ওকে আমি চাচ্ছি যে এখান থেকে শুরু হোক বা এখান থেকে শুরু হোক আরেকটু ওকে তো এখান থেকে আমি এইটুক কেটে দিলাম ঠিক আছে কেটে দিলাম এবার লাস্টে দেখি কিছু আছে কিনা এটা লাস্টে ওকে আমি এইটুক রাখলাম বাকিটুক কেটে দিলাম মানে লাস্টের পরে ওইখানে অন্য কিছু আস্তে আছে ঠিক আছে ওই যে থামলেন যেটা বলি থাকে আমরা তো এটা আমরা যেটা করব এবার দেখি ফুল ভিডিওটা ভিডিও হচ্ছে এটা ফুল ভিডিও ওকে তো এটা এরকমই থাক আমাদের কিছুটা আরেকটু কেটে দেই আমাদের এই লোগোটা যেন না দেখা যায় Sony Sony maybe set Sony দেওয়া আছে অথবা সনি কোনো একটা আইকন আছে তো আমাদের এটা কমপ্লিটলি হয়ে গেছে তো আপনি যেটা করবেন এবার এখানে আসবেন ভিডিওর নিচে এখানে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক ক্লিক থেকে চলে যাবেন হচ্ছে audio adjust audio okay audio আগে আমরা অডিওটা এডিট করব তো আমরা অডিও এডিট করার পরে আপনি এখান থেকে আসবেন এখান থেকে এসে ফল্ট আছে এখান থেকে আপনি যেটা করবেন সফট করে দিবেন সফট করে আপনি এবার সফটটা একটু চাইলে বাড়ায় দিতে পারেন কমিয়ে দিতে পারেন ঠিক আছে তো যেরকম আছে সফট এরকমই থাক সফটটা আমি আর একটু দেখি কাস্টমাইজেশন করে দিই হালকা করে ওকে এবার আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে না ওকে আমি সফটই দিই সফট ওকে আমাদের ব্যাক মানে অডিওটা কিন্তু এখনই হয়ে গেল মানে এডিটিং হয়ে গেল আমি অডিওর মধ্যে আরও কিছু আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন তো আমি চাচ্ছি না অডিওটা যেরকম আছে সফটে আমি এডিটিংটা করলাম তো এবার চাচ্ছি যে এখানে দেখেন এটা কিন্তু একটা ড্যান্স ঠিক আছে তো এবার আমি চাচ্ছি এই সম্পূর্ণটা একটা আমি এইদিকে এটা ডান্স হচ্ছে আমি চাচ্ছি যে কপিরাইট যেন না ধরতে পারে সেই জন্য আমি যেটা করবো এবার এখানে আসব এখানে এসে ভিডিওতে চলে যাব ভিডিওতে এখান থেকে আমি চলে যাব হচ্ছে ওকে ওকে ট্রান্স ট্রান্সফর্ম ওকে ট্রান্সফর্মে চলে আসবেন এখান থেকে এসে আপনি এটা আমাদের ভিডিওর লুকটা আছে এই দিকে ঠিক আছে আমি চাচ্ছি না এই যে দেখেন একটা আইকন কিন্তু এখানে এস আমি চাচ্ছি ভিডিওটা ঘুরে যাবে ঠিক আছে রোটেট হয়ে যাবে অন্যদিকে তো দেখছেন এতক্ষণ কিন্তু সনি আর্টটা এই দিকে ছিল এখন সনিটা এই দিকে চলে আসছে ওকে তো আমি চাচ্ছি না এটা এরকমই থাক তো এটা আমি সনিটা ভিতর থেকে বের করে দেই ওকে সনিটা আমি আরেকটু ফ্রেমের বাইরে করে দিই যাতে বুঝতে না পারে কেউ এবার দেখেন ভিডিওটা স্টেজটা ঠিক আছে এবার দেখেন হয়ে গেল আমাদের স্টেজ তো দেখেন এর মাঝখানে যতটুকু হবে এইটুকু আমাদের ভিডিও দেখছেন ফুললি দেখা যাইতেছে তো আমাদের রোটেট করা শেষ ট্রান্সফরমারে এসা তো এবার আমি এটা ওকে করে দিব এবার আমি চাচ্ছি এখানে কিছু ইফেক্ট বসুক যার মাধ্যমে আমাদেরকে ধরতে যেন না পারে ফেসবুকের রবটে ঠিক আছে তো আপনি এখানে আসবেন হচ্ছে transformer okay transformer transaction sorry ট্রানজ্যাকশনে আপনি ক্লিক করবেন এখান থেকে এখান থেকে আপনি এটা নিতে পারেন না ওকে এই যে স্পিড ব্লোয়ার ওকে ব্লোয়ারে ক্লিক করে এখান থেকে আপনি একটা ফর্ম কেটে নেবেন তিন মিনিট তিন সেকেন্ড অথবা নয় সেকেন্ড কেটে নিলেন একটা কেটে দিলাম আমি নয় সেকেন্ড কাটার পর এখানে আমি এই ট্রান্সফর্ম মানে ট্রানজেকশনটা ইউজ করে দিলাম তার মানে আবার কয়েক সেকেন্ড পর পর আবার আমি এটা করে দিলাম কয়েকটা জায়গায় ঠিক আছে তো এটা করে দিলাম এখান থেকে এরকম করে আপনি করে দিবেন ঠিক আছে তো এটা করে দিলাম হচ্ছে এই ট্রান্সফরমার ট্রানজেকশনটা নিলাম এই ট্রানজেকশনটা নিলাম ঠিক আছে তো এই ট্রানজেকশনটা আমি এখানে নিয়ে নিলাম হয়ে গেছে এবার দেখাই ভিডিওটা কীরকমভাবে প্লে হয় দেখছেন একটা নড়াচড়া করলো দেখেন এখানে কি হচ্ছে একটু দেখেন দেখছেন একটা খুব দ্রুত কিন্তু চলে যায় আবার অন্য একটা অপশন আসলো এরকম করে আপনি এডিটিং করবেন করার পর এটা আমাদের হয়ে গেছে এবার আমরা ইফেক্টে চলে আসবো ইফেক্ট ওকে ইফেক্টে আমরা ক্লিক করি ইফেক্টে আসার পর এখান থেকে দেখি কোনটা নেওয়া যায় okay light blur okay light ব্লোয়ারটা আমরা নেই লাইট ব্লোয়ার ওয়ান নেবেন ওকে ব্রোকেন ব্লোয়ার ওয়ান এটা আমরা এখান থেকে টান দিয়ে এখানে আনবো এখানে এনে আমি সম্পূর্ণটা এটা আমি পুরাটাতে দিয়ে দিব দেখেন দিয়ে দিছি পুরাটাতে তো এবার এখান থেকে আমি এটা নিলাম যেহেতু দেখি এটা কীরকম হয় দেখছেন নিচটা কিন্তু এটার একটা এই যে লাইটটা যে আমরা নিছি এই লাইটের একটা আবা আছে ঠিক আছে মানে এই আমি যদি লালটা নিই তাহলে আপনি পুষ্টভাবে বুঝতে পারবেন যে লাল এর ইফেক্টটা কীভাবে হয় একটু আমি রিফেক্ট দেয় দেখছেন এখানে একটা লেখা ধুমার মতো উঠতেছে ঠিক আছে এইটারে বলা হয় আমি লাইটিং এটা ইফেক্ট আমি দিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওতে এই লালের মতো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন দেখেন দেখছেন ভিডিওটা ইফেক্ট কিন্তু নড়াচড়া করতেছে ঠিক আছে ইফেক্টটা হয়ে গেছে এবার যেটা করব আমি এখান থেকে এসে আমি আমার ভিডিওর লাইটটি একটু বাড়ায় দিই ওকে আবার আমি চলে আসি এখান থেকে লাইটিং ভিডিও ওকে ভিডিও এরকমই থাক তো আমি দেখি ভিডিও কালার আমি কালারটা এখান থেকে আপনি চাইলে আর একটু বাইট করে দিতে পারেন ওকে এই যে দেখেন ব্রাইটনেসটা আমি বাড়ায় দিই এটার আমি ব্রাইটনেসটা বাড়ায় দিলাম মোটামুটি ওই ভিডিওটা একটু চকচক করবে ঠিক আছে আপনি এইভাবে দেখেন এবার আমি যদি এটা প্লে করি ভিডিওটা কীরকম দেখায় এটা কিন্তু এখানে দায়িত্ব থাকবে না ঠিক আছে এটা কিন্তু দায়িত্ব থাকবে না তো এভাবে আপনাকে এডিটিংটা করতে হবে যদি কোনো সমস্যা নাই ওটা ওরকম কিছু হবে না তাই তো আমরা এবার ধরেন আমার এই ভিডিওটা এডিটিং হয়ে গেল লাইট মিট বাড়াই দিছি এবার আমি যেটা করব এখান থেকে এক্সপোর্ট করব ওকে এক্সপোর্ট তো আমি এক্সপোর্টে ক্লিক করি এখান থেকে এবার আপনি যেটা করবেন এখানে একটা নাম দিয়ে দেবেন আপনার মনের মতো করে আমি একটা নাম দিয়ে দিলাম এক্সপোর্টে ক্লিক করি আর আমরা জানি ইউটিউবে হোক অথবা ভিডিওতে হোক দেখেন এবার দেখেন ওই লেখাটা কিন্তু দাড়িটা কিন্তু নাই এবার সেভ করতে চাচ্ছি না ওকে সেভ নট সেভ আপনি এইভাবে এডিটিংটা করতে পারেন করলে কোনো প্রকার সমস্যা হবে না ঠিক আছে তো এইটুকি কাজ ছিল আপনাদের দেখানো দেন নেক্সট ক্লাস আমরা লাইভটা দেখাবো তাহলে আমাদের দুইটা টপিকই শেষ তিনটা তিনটা টপিক ছিল আমাদের ইয়ের বিষয়ে আরেকটা টপিক হবে আমাদের লাইভ স্ট্রিম দেন আমরা কিভাবে মানে দ্রুত মানে দুই তিন দিন বা এক মাসের ভিতরে আমাদের মনিটাইজেশনটা নিতে পারি ওইটার উপর ক্লাস হবে তো আজকের মতো আমরা এখানেই থাকি নেক্সটে দেখা হবে ইনশাল্লাহ